الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بے حد مر خدائے پاکرا حمد بے حد مر خدائے پاکرا آکی ماداد مشت خاکرا لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حمد بحد مر خدائے پاکرا حمد بحد مر خدائے پاکرا آکے ایمان داد مشت خاکرا آکے درعا دم دمی دو روحرا آکے درعا دم دمی دو روحرا داد از توفان جاتو نوحرا آکے فرما کر دے قہر سے بادرا آ کے فرما کر دے قہر سے بادرا آ کے فرما کر دے قہر سے بادرا تا سزائے کر دے قوم عادرا آ کے لطف خیشرا اظہار کر دے آ کے لطف خیشرا اظہار کر دے বা খলিলস নারে রাগুল জার করবে আহুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার আহুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার করবে কৌমে লুতে রাজে রোজাবার আহুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার করবে কৌমে লুতে রাজে রোজাবার সুবে খাসে میں تیرندہ خطا سوگیو خاص میں کے تیرندہ خطا سوگیو خاص میں کے تیرندہ خطا پشکاروش ساختا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে বানিয়ে পাঠিয়েছেন এবং ইমানের মতো দৌলত দান করেছেন সমস্ত প্রশংসা তো ওই আল্লাহ তালার জন্যই একমাত্র আল্লাহ পাক রাব্বুর আলমিনের জন্যই সমস্ত প্রশংসা যে আল্লাহ তালা এক মুষ্টি মাটির মধ্যে ইমান দান করেছেন এক মুষ্টি মাটি মানে হজরত আদম আলি ইসলামকে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন হজরত আজরাইল আলাইসাল্লামকে আল্লাহ তালা বললেন যাও নিয়ে আসো দুনিয়া থেকে মাটি এর আগে অন্য ফেরেস্তারা আসছিলেন কিন্তু কেউ মাটি নিয়ে যেতে পারে নাই মাটির কাছে আসলে মাটি বলে যে যদি আমার কাছ থেকে তুমি মাটি নিয়ে যাও তাহলে এই মাটি দিয়ে মানুষ বানানো হবে এই মানুষ গুণা করবে তারপরে এই মানুষ জাহান নামে যাবে তখন আমি মাটির কষ্ট হব মানুষ জাহান নামে যাবে <clears throat> তাহলে আমার একটা অংশ জাহান নামে চলে যাবে সুতরাং আল্লাহ হস্তে আমার কাছ থেকে মাটি নিও না তখন ফেরেস্তারা ফিরে চলে গেলেন যে আল্লাহর কথা বলছে যে হজরত হাজরাইল বলেন যখন মাটি এই কথা বললো তখন হজরত আজরাইল আলাইসলাম বলেন না আমিও আল্লাহর হস্তে আল্লাহর হুকুম মানার জন্য আমি আসছি আমাকেও আল্লাহর হস্তে মাফ করো আমিও নিয়ে যেতে হবে না তারপর হজরত আজরাইল ইসলাম দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে লাল মাটি কালো মাটি সাদা মাটি যত ধরনের মাটি আছে সব ধরনের মাটি থেকে একটা একটা অংশ নিয়ে গেছেন এজন্য মানুষের মধ্যে বিভিন্ন কালার মানুষের রঙের মধ্যে বিভিন্ন কালার কেউ কালো কেউ সাদা এরকমভাবে এক এক এলাকার এক এক দেশের মানুষ এক এক রকম তো কবি বলতেছেন হামদে বয়হদে মর খোদায়ে পাকেরা সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই যিনি আকে মুস্তে খাকেরা মানে মাটি ফার্সিতে ফার্সি আমরা শেরটা শুনি শের মানে কবিতা কবিতাকে শের বলা হয় শের আর কবিকে শাহের বলা হয় আমরা তো শের শুধু শুনি কখনো বুঝি না যে কি বলে শের শেয়ারের মধ্যে হুজুর তো শেয়ার বলে প্রায় সময় শুনি অনেক হুজুরের মুখে কিন্তু এই শেয়ারের মধ্যে কি বলতেছেন উনি এই কবিতার মধ্যে কি বলতেছেন আর এগুলো আমরা বুঝি না কবি বলেন খান দেবে মোর হুদায়ে সমস্ত প্রশংসা আল্লাহ পাক রাব্বুল আলমদের জন্য সমস্ত প্রশংসা কার জন্য হ্যাঁ। আল্লাহ তালার জন্য আকেইমা দাদে মুস্তে আকেরা মুস্ত মানে মুষ্টি মুষ্টি আমরা বলি না এক মুষ্টি এই এক মুষ্টি মাটি হাত মানে মাটি এক মুষ্টি মাটি থেকে মাটিকে আল্লাহ তালা ইমান দিছে যে আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ তালা কি করছে মাটির মধ্যে ইমান দিছে আজব কথা মাটির মধ্যে আল্লাহ তালা ইমান দান করেছে যে মাটি মানে কি মানে হজরত আদম আলাইসালাম হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক রাবুল্লাহ আলম মাটি থেকে সৃষ্টি করলেন আর এই মাটির মধ্যে কি করলেন ইমান দান করলেন এর আগে এটাকে রুহ দিলেন রুহ আত্মা দিলেন যাতে মাটি কি হয়ে যায় জীবন্ত হয়ে যায় মাটির মধ্যে প্রাণ দান করবেন আল্লাহ তালা এই জন্যই যদি দুনিয়ার মধ্যে কেউ আকৃতি বানায় আকার আকৃতি বানায় ছবি বানায় আর এই শরীরের মধ্যে আসছে যে কেমন আল্লাহ তালা বলবেন মানুষ বানানো তো আমার কাজ আমি আল্লাহ তালার কাজ প্রাণ প্রাণী বানানো আমি আল্লাহ তালার কাজ প্রাণ দেওয়া আমি আল্লাহ তালার কাজ তুমি যে একটা প্রাণীর সুরত বানাইছো প্রাণীর আকৃতি বানাইছো তুমি এর মধ্যে প্রাণ দাও জান দাও সে তো পারবে না এটা তো আল্লাহ তালার কাজ আকে দররা দমদমি দরুহেরা আকে দররা দমদমি দরুহেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন তো ওই সত্তায় যিনি হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দান করেছেন শেরের মধ্যে শাহিদ বলতেছেন আকে দর আদম দমিগ রূহেরা মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই বডি মাটি দিয়ে যে বডি বানাইছেন এই বডির মধ্যে কি করছেন রূহ দান করছেন ওই আল্লাহ তালার প্রশংসা ওই আল্লাহ তালার সমস্ত প্রশংসা যে আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে কি করছেন রুহ দান করছেন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে বানাইছেনি দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য বেহেস্তে কিছুদিনের জন্য রাখছিলেন তারপর শয়তান শয়তানের প্ররোচনায় হজরত আদম আলাইসাল্লাম হজরত হাওয়া আলাইসাল্লাম একটা ফল খাইলেন এই ফল আমরা আমাদের কাছে প্রসিদ্ধ আমরা বলে থাকি গন্ধম ফল আসলে কিতাবের মধ্যে গন্ধম নামে কোনো ফলের কথা উল্লেখ নাই কিতাবের মধ্যে এটা অস্পষ্ট কেউ বলতেছেন আঙ্গুর ফল হতে পারে কেউ বলতেছেন অন্য কোনো ফল হতে পারে কোন ফল এটা নির্দিষ্ট না যে কোনো এক ফল হইতে পারে তো এটাও আল্লাহ তালা আল্লাহ পাক রাবুল আলমিনের একটা রহস্য এটাই এটাও যে শয়তানকে দুশ্মন বানাবেন মানুষের দুশ্মন বানাবেন শয়তানকে এবং হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে দুনিয়াতে আসবেন এটা আল্লাহ পাক রাবুল আলমিনে চায় যে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে হজরত আদম আলাইসাল্লাম সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে থেকে আল্লাহ রাবুল আলমের সমস্ত মানুষের তকদির লিখে নিছেন সমস্ত মানুষের কি করছেন তকদির লিখে রাখছেন লোহাই মাহফুজের মধ্যে তাহলে আল্লাহ রাবুল আলমের মানুষ দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে থেকে আল্লাহ তালা জানেন কে কি করবে কে কখন জন্ম নেবে কে কি পরিমাণ হায়াত পাবে কে কি পরিমাণ রিজিক পাবে কে কোথায় জন্ম নেবে কোথায় মৃত্যুবরণ করবে এই সব কিছু আল্লাহ পাক আলমের আগে থেকেই জানেন এটাই হলো এই বল গায়ে আল্লাহ পাক রাব্বুল আলমীর আগে থেকেই সব কিছু জানেন আর আমরাও কিছু গায়েব জানি যেগুলো আমাদেরকে নবীর মাধ্যমে আল্লাহ তালা জানিয়েছেন যেমন আমাদের সামনে কবর দুনিয়ার জিন্দগির পরে আসলো কবরের জগৎ দুনিয়ার জিন্দগির পরে কি আছে কবরের জগৎ আছে হাতে শরীফের মধ্যে আসছে আল কাবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আর হুফরাতুম মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের বাগান হবে না হয় নামের গর্ত হবে যখন কবরের মধ্যে মুর্দাকে রাখা হয় মানুষ মারা যাওয়ার সাথে সাথে একটা জগৎ শুরু হয় এই জগতের নাম হলো কবর জগৎ বা বরজকের জগৎ আলমে বরজক বলা হয়েছে বরজকের জগৎ ومن ورائهم برزخ إلى يوم يبعثون আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ارشاد ফরমান যে বড়জখের জগৎ কিয়ামত পর্যন্ত থাকবে এই বড়জখের জগতে যখন কবরের মধ্যে রাখা হয় মুর্দাকে য- যদি মুর্দা নেককার হয় তাহলে কবর আনন্দিত হয় খুশি হয় আর বলে তুমি আমার কাছে আসছো দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যত মানুষ ছিলে এর মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ ছিলে তুমি আজকে তুমি আমার কাছে যেহেতু আসছো তখন তুমি আমার আমার আপ্যায়ন দেখবে আমার মেহমানদারি তুমি দেখবে এভাবে কবর প্রশস্ত হয়ে যায় তার চোখ যে পরিমাণ যায় চোখের সীমানা যে পরিমাণ যায় চতুর্দিকে এই পরিমাণ প্রশস্ত হয়ে যায় কবর তার জন্য আরামদায়ক হয়ে যায় আরামের বাসস্থান হয়ে যায় জান্নাতের পোশাক তাকে পরানো হয় কবরের মধ্যে জান্নাতের পোশাক পরানো হয় জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয় আর জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয় কবর আর জান্নাতের সাথে দরজা খুলে দেয় আর জান্নাতের বাতাস সুগন্ধি বাতাস আরামের বাতাস আসতে থাকে আর সে ওই কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকে হঠাৎ কেয়ামত হয়ে যায় যেরকম মানুষ ঘুমায় রাত্রে হঠাৎ কতটা সময় হয়ে যায় বলে আরে এই ঘুমালাম শেষ রাত শেষ হয়ে যাবে আর যদি বদকার হয় কাকির হয় তাহলে এই কবর বলে যে তুমি আমার কাছে আসছো দুনিয়ার মধ্যে সবচেয়ে অপছন্দের মানুষ ছিল তুমি আমার কাছে আজকে যেহেতু তুমি আমার হাওয়ালা হইছো তাহলে আমার শাস্তিও তুমি দেখবে তখন কবর তাকে চাপ দিতে থাকে পাগরের এক পাশের দিয়ে অন্য পাশে ঢুকে যায় তারপর এদিকে এই জাহান নামের পোশাক আগুনের পোশাক তাকে পরানো হয় জাহান নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হয় জাহান নামের সাথে তার দরজা খুলে দেওয়া হয় আর সে কেমন পর্যন্ত এই আজাদের মধ্যে ভোগ করতে থাকে আজাদ ভোগ করতে থাকে যখন মৃত্যুর সময় আসে নেককার হলে নেককার ফেরেস্তারা আসেন বান্দা যদি নেককার হয় তাহলে নেককার ফেরেস্তারা আসেন তার জান নেওয়ার জন্য জান তো কবজ করেন হজরত আজরাইল আলাইসলাম হজরত আজরাইল আলাইসলামের কাজ ওই যে মাটি আনতে পাঠাইছিলেন হজরত আজরাইল আলাইসলামকে আল্লাহ তালা আর অন্য ফেরেস্তারা নিয়ে আসতে পারেন নাই আল্লাহর হুকুম আল্লাহর কথা বলা আল্লাহর কথা শোনার কারণ আল্লাহর নাম শুনছেন বলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন মাটি বলতেছে অন্য ফেরেস্তারা আল্লাহর ওয়াস্তে এই কথা শোনার কারণে চলে গেলেন হজরত আজরা বলেন আল্লাহর ওয়াস্তে তুমিও আমাকে মাফ করো আমি আল্লাহর হুকুম মানতে হবে তো আল্লাহ রামকুল আলমিন হজরত আজরাইল আল ইসলামকে এই জন্য যান কবজ করার কাজ দিচ্ছেন এটা তুমি পারবে হজরত আজরাইল আল ইসলামের কাছে সমস্ত পৃথিবী বলেছিলাম আমি একদিন সমস্ত পৃথিবী হজরত আজরাইল কাছে যেমন বাতের প্লেটের মতো আমাদের সামনে যদি বাতের প্লেট থাকে তাহলে আমরা যেখান থেকে চা বাত নিতে পারি ঠিক পাবে হজরত আজরাইল আলাইসলামের কাছে পুরা দুনিয়া একটা বাতের প্লেটের মতো যখন যেখান থেকে ইচ্ছা যার গান ইচ্ছা কবজ করতে পারেন আল্লাহ হুকুম যখন আসে তখন আর যদি বান্দা নেককার হয় মমিন হয় তো ওই আজরাইল আল যান কবজ করার সাথে সাথে সাথে কি আসেন আরও ফেরেস্তারা আসেন নেককার ফেরেস্তারা আসেন অনেক সুগন্ধি নিয়ে আসেন যেমনিভাবে যখন দুনিয়ার মধ্যে বাচ্চা প্রসব হয় দুনিয়ার মধ্যে যখন বাচ্চা আসে তখন কি করে এটাকে ভালোভাবে ধোয়া হয় অন্য অন্য কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে এটাকে পেঁচানো হয় যাতে বাচ্চার কষ্ট না হয় খেয়াল রাখা হয় ঠিক তেমনিভাবে যখন যান কবজ হয় তখন মেষ এবং সুগন্ধি জিনিসের মধ্যে ওই রুহকে গোসল করানো হয় এটা রাখা হয় তারপর রেশমি কাপড় দিয়ে তাকে পেঁচানো হয় তাকে রাখা হয় আর এইভাবে এই জানকে কি করা হয় আসমানের দিকে নিয়ে যাওয়া হয় তো আল্লাহ তালার হুকুমে আসমানের দরজা খুলে যায় তার জন্য বলে এই প্রাণ এই রুহ আমাদের পছন্দের আল্লাহ পাক রাবুল আলমের পক্ষ থেকে হুকুম আসে তাকে ইল্লিগিলের মধ্যে রাখা হয় নেককার বান্দাদের রুহ রাখা হয় ইল্লিয়িন নামক একটা জায়গায় কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন যে নেককার বান্দা যারা হবে তাদের জান তাদের রুহকে রাখা হয় ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তারপর যখন যদি এই মানুষ বদকার হয় কাকের হয় তাহলে আসেন আজাবের ফেরেশতা এবং তার জন্য যে যে চটের চটের বস্তার মতো এর মধ্যে আগুনের অঙ্গার থাকে তারপর রুহকে এটার মধ্যে রাখা হয় যাতে রুহের আরও আজাম হয় আসমানের দিকে নিয়ে যেতে যেতে লাগে কিন্তু আসমানে আসমানের দরজা খুলে না তার জন্য আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে হুকুম তাকে সিজিনে রাখা হোক সিজিন শব্দের অর্থ হলো কারাগার কিন্তু এটা এই দুনিয়ার কারাগার না এটা আখেরাতের কারাগার যে কেয়ামতের কেয়ামত আসার আগে এই রুহকে এই জানকে কষ্ট দেওয়ার জন্য একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রাখছেন যে জায়গার নাম হলো সিজ্জিন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন এই সিজ্জিন নামক জায়গার মধ্যে রাখা হয় বদকারের প্রাণ এইভাবে যখন বদকার বদকারের জন্য জাহান কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছাইয়া দেওয়া হবে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে তার কেয়ামত পর্যন্ত আজাদের মধ্যে থাকবে থাকবে এগুলো হলো কবরের এই যে সংবাদ আমরা বললাম শুনলাম জানলাম এগুলো এক ধরনের গায়ে গায়েবের খবর আমরা কেউ দেখি নাই কোনো কম্পিউটার আজ পর্যন্ত ধরতে পারে নাই যে এই জগৎ কোথায় আছে কেমন আছে দেখি না তো দেখি না দেখি না বললে দেখি না এই জন্য মানি না এটা বলা যাবে না হজরত রসুল করিম সাল্লাম যত সম্পাদ আমাদেরকে দান করেছেন দিছেন আমাদেরকে জানিয়েছেন এই সব কিছু হুজুর সাল্লাহ আলাইসলামের উপর পূর্ণ বিশ্বাস রাখার সাথে এগুলো আমাকে বিশ্বাস রাখতে হবে হুজুর সাল্লাহ আলাইসলামের উপর পরিপূর্ণ আস্থা থাকার সাথে সাথে এগুলাকে আমাকে বিশ্বাস করতে হবে যে এগুলো একশো ভাগের একশো ভাগ সত্য তো হুজুর সাল্লাহ আলাইসলাম যা বলেছেন তা সব সত্য সত্য বলেছেন যেমন দুইজন মানুষ একজন ঘুমাচ্ছে একজন জেগে আছে ঘুমের মানুষ সে স্বপ্নে দেখতেছে তাকে সাপ দৌড়াইতেছে সাপ দৌড়াইতেছে সে বয়ে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে একসময় সাপ তাকে কামড় মারলো তার পায়ে ব্যথা হইল বেতার ছুটে সে ঘুম ঘুম থেকে জেগে উঠলো জাগ্রত মানুষ পরে কি হলো তুমি একটু পরেশান হয়ে ঘুম থেকে কি ব্যাপার বলে না ভাই আমাকে তো একটা সাপ দৌড়াইছে সাপ কামড়াইছে আমার এখনো পায়ে যেমন মনে হচ্ছে পায়ে ব্যথা তখন ওই ব্যক্তি যদি বলে না না কোথায় সাপ দেখা যায় না তো যে ব্যক্তি জেগেছিল ওই ব্যক্তি যদি বলে কোথায় সাপ এখানে তো আশেপাশে আমি কোনো সাপ দেখি নাই তুমি কি বলতেছো আমল তাবল এটা মানা যাবে কারণ স্বপ্নের কথা সবাই বিশ্বাস করে যে স্বপ্ন অবশ্য হতে পারে না অসম্ভব না এই স্বপ্নের একটা জগৎ এটা আল্লাহ তালা বানিয়েছেন স্বপ্নের একটা জগৎ স্বপ্নের মধ্যে যদি দেখি আমার হাত কাটছে তাহলে হাতে ব্যথা করে স্বপ্নের মধ্যে যদি দেখি পা কাটছে তাহলে পায়ে বেতা হয় স্বপ্নের মধ্যে যদি আমি উপর থেকে পড়ে গেছি তাহলে স্বপ্নের মধ্যে বোঝা যায় যে আমি বেতা আমি বেতা পাচ্ছি এটা স্বপ্নের জগতে হয় সব কিছু কিন্তু বাস্তবে জেগে উঠে দেখা যায় না এগুলো কিছু না ঠিক তেমনিভাবে কবরের জগৎ বর্জকের জগৎ একটা আছে যেগুলো দুনিয়ার জগৎ থেকে দেখা যায় না দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ দেখা যায় না বড় জগৎ দেখা যায় না এই দেখার যোগ্যতা শক্তি আল্লাহ তালা দাঁড় করেন তাল্লা পাক রাবুল আলমিন হজরত আদম আলাইসাল্লামকে বানিয়েছিলেন মাটি থেকে তারপর আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠালেন এভাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মানুষ কেমন পর্যন্ত কি পরিমাণ মানুষ আসবে সব কিছু আল্লাহ তালা তকদিনের মধ্যে লিখে রাখছেন লোহে মাহফুজের মধ্যে সব কিছু আল্লাহ তালা জানেন আগে থেকে আ দমদমি দরুহেরা আকে দরআ দমদমি দরুহেরা দাদে আজ তুফান জাত নুহেরা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান থেকে বাঁচিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শত বৎসর হয় দাওয়াত দাওয়াত দিয়েছেন শুধু সাড়ে নয়শত বৎসর অথবা ওনার বয়স ছিল সাড়ে নয়শত বৎসর ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি যে আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা যে সাড়ে নয়শত বছর তিনি অবস্থান করেছিলেন দাদ আজ তুফানা জাত নুহেরা হজরত নু আলাইসাল্লাম দাওয়াত দিলেন কৌকে দাওয়াত দিতেছেন সাড়ে নয়শো বৎসর দাওয়াতের কাজ করছেন দাওয়াত দিতে দিতে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছে কয়েকজন মানুষ মুসলমান হয়েছে চল্লিশ জনের মতো আর আর কেউ ইমান আনে নাই তখন আল্লাহ পাক রাব্বুল আলম হুকুম দিলেন ঠিক আছে পরবর্তীতে হজরত নোয়ারসম দোয়া করলেন আল্লাহ তালার কাছে যে এখন যারা এখন যারা আছে তারাও ইমান আনে না আর যারা জন্ম নিতেছে দুনিয়াতে নতুন নতুন মানুষ আসতেছে তাদেরকেও ইমান নিতে দেয় না বাধা দেয় আল্লাহ পাক রাবুল্লাহ আলমের কাছে দোয়া করলেন যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য দুনিয়াতে এখন যত মানুষ আসবে সবাইকে তারা যারা আছে তারা কি করে এরকমভাবে কাফির বানাইতেছে কেউ কাউকে ইমান আনতে দেয় না সেহেতু এখন দুনিয়াতে যারা আসবে তারা যাতে বাঁচতে পারে জাহার নাম থেকে এই জন্য আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য অযত্ন নু দোয়া বলেন যে এখন যারা আছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন অযত্ন আলোচনামকে জানিয়ে দিলেন ঠিক আছে একটা তুফান আসবে তুমি জাহাজ বানাও হজরত আলসম জাহাজ বানালেন তুফান আসত উপর থেকে পানি পড়ে নিচ থেকেও পানি উঠে মাটির নিচ থেকে চুলা থেকে পর্যন্ত পানি উঠতেছে উঠতে উঠতে উঠতে উঠতে অনেক উঁচা যারা মুসলমান মুমিন মুসলমান ছিল তাদেরকে নিয়ে সব উঠলেন জাহাজের মধ্যে হজরত নু আলাইসাল্লাম এবং প্রত্যেক প্রাণীর মধ্যে থেকে জুড়ায় জুড়ায় জুড়ায় জুড়ায় এক একটা প্রাণীকে নিয়ে আসলেন নিচতলায় হিংস্র তিন তিনতলা ছিল হজরত নোয়ার ছিল জাহাজটা ছিল তিনতলা নিচতলায় হিংস্র পশু পাখি যারা ছিল হিংস্র প্রাণী যেগুলো নিচের তলায় তারপর মধ্যম তলায় গৃহপালিত নিরীহ পশু জানোয়ার যেগুলো প্রাণী মধ্যম তলায় আর উপর তলায় মানুষ এরকম তিনতলা ছিল তুফান আসলো সব বেসে গেল ধ্বংস হয়ে গেল শুধুমাত্র জাহাজে যারা ছিল আর একজন বৃদ্ধা মহিলার ঘটনা আসে আছে যে বৃদ্ধা মহিলা ছিল কিন্তু ওনার ওনার কথা বলে গেলেন হজরত নু আলাইসাল্লাম ওনাকে জাহাজে উঠাবেন তুফানের সময় কিন্তু বলে গেলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই বৃদ্ধা মহিলা তুফানের কোনো খবরই জানে কখন আসলো কখন গেল তুফানের পরে কখন আসলো কখন গেল তুফান কখন আসলো আর কখন গেল ওই বৃদ্ধা মহিলা টেরই পায় না আল্লাহ তালা হেফাজত করছে তাহলে এই সবাইকে হেফাজত কে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন কবি দাদে আজ তুফানা জাত নুহেরা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তুফান থেকে নাজাত দিলেন তুফান থেকে বাঁচিয়ে রাখলেন আতে فرما কর দে قہر سے তা تا কর দে دے قوم عادرا حضرت হুদ আলাইহিস সালাম ছিলেন আরেকজন নবী হজরত হুদ আলাহ ইসলামের কৌমের নাম ছিল কৌমে আদ এই কৌমে আদকে আল্লাহ পাক রাব্বুল আলম এরকম সাইক্লোন দিয়ে বাতাস দিয়ে ধ্বংস করলেন কৌমে নুহকে ধ্বংস করেছিলেন নু আলাহ ইসলাম কৌমকে ধ্বংস করেছিলেন পানি দিয়ে আর কৌমে আদকে ধ্বংস করলেন বাতাস দিয়ে আর কে ফরমা কর দে কাহরা সে বাদেরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের যেমনিভাবে রহমত অনুগ্রহ মেহরবানি যেমনিভাবে প্রচুর ঠিক তেমনিভাবে মাঝে মাঝে আল্লাহ তালার কী হয় আল্লাহ তালার গজব নাজিল হয় মাঝে মাঝে আল্লাহ তালার গজব নাজিল হয় কবি বলেন যে আল্লাহ পাক রাবুল আলমিনের গজব হুকুম করলো বাতাসকে আর বাতাস শাস্তি দিল কৌমে আদকে আল্লাহ পাক রাবুল আলমিনের গজব মানে কহর কহরকে বলা হয় গজব রাগ গুসা কে ফরমা ফরমা মানে ফরমান আমরা বলে থাকি আদেশ আর কে ফরমা কর দে কাহারা সে বাদেরা তা সাজায়ে কর দে কৌমে আদেরা কৌমে আদকে আল্লাহ পাক রাব্বুল আলমীর বাতাস দিয়ে ধ্বংস করলেন আর আল্লাহ পাক রাব্বুল আলমীর মেহরবানি অনুগ্রহর কথাও বলেন যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি কেমন আকে লুৎফে খেসেরা ইজহারে কর দে آکے لطف خیشرا اظہار کر دے با خلیل شنار را گلزار کر دے ইব্রাহিম খলিল আলাইসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ আগুনকে আল্লাহ পাক রাব্বুল আলমিন ওনার জন্য বাগান বানিয়ে দিলেন জান্নাতের বাগান বানিয়ে দিলেন আর কেলু তুফে আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাহ তালার মেহরবানি প্রকাশ করতে চাইলেন বা হালিল নারেরা গুলো জারে করবে তো আল্লাহ পাক রাব্বুল আলম খলিল মানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য নার মানে আগুন আগুনকে গুলজার মানে বাগান জান্নাতের বাগান আল্লাহ তালা বানিয়ে দিলেন তার জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আল্লাহ তালার মেহরবানি কেমন আল্লাহ তালার গজবও আছে যখন গজব আসে তখন বাতাস দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন কৌমে আদকে তুফান দিয়ে পানি দিয়ে ধ্বংস করে দিলেন কৌমে নুহকে আর আল্লাহ তালার মেহরবানি কেমন যে আগুনকে আল্লাহ তালা বানিয়ে দিলেন বাগান আকে লুৎফে খেসেরা ইজহারে করদ আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বা খলিল সে নারে রাগুল জারে করদ আখুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার আহুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার করদ কৌমে লুতে রাজে রজাবার কৌমে লুত হজরত লুত আলাইসাল্লাম যে কৌমের মধ্যে গেছেন দাওয়াত দেওয়ার জন্য ওই কৌমকে বলা হয় কৌমে লুত কৌমে লুতের গুণা গুণা এত বেশি পরিমাণে হয়ে গেছিল যে আল্লাহ পাক রাব্বুল আলমিন ফেরেস্তা পাঠাইলেন তাদেরকে ধ্বংস করার জন্য আর এই ফেরেস্তারা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ তালা হুকুম দিলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম সেহারির সময় সকালের সময় সুবে সাদির যখন সেহারির সময় কি হয় সেহরির সময় তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করলেন হজরত ইব্রাহিম আলাহাম তার ডানার একটা নৌকের একটা কোনা দিয়ে কৌমে লুতের এলাকাকে পুরা এলাকাকে উঠে দিলেন আসমানের মধ্যে উপরে একদম উপরে তারপর ওখান থেকে উল্টে ফেলে দিলেন উলট পালট করে দিলেন কৌমে লুতের এলাকাকে আল্লাহ পাক রাব্বুল আলম কি করলেন হজরত ইব্রাহ আলাহ ইসলামের মাধ্যমে উলট পালট করে দিলেন এই জন্য কবি বলেন কবিতার মধ্যে শেয়ারের মধ্যে আখদা বন্দে কে হাঙ্গামে সাহার সেহরি রথ হাঙ্গাম মানে সময় আর সাহার মানে সেহরি সেহরির সময় সেহরির সময় আল্লাহ পাক রাব্বুল আল হুকুম আসলো আখদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কাউমে লুতে রাজে রোজাবার জের আর জবর আমরা বুঝি জের তাকে নিচে জবর তাকে উপরে জের তাকে বাজের ভি বা জবর বা এগুলো আমরা পড়ছি মক্তবের মধ্যে জের জবর মানে হলো উপর নিচ মানে উলট পালট এখানে উদ্দেশ্য হলো যে কৌমে লুৎকে আল্লাহ পাক রাব্বুল আলামিন উলট পালট করে দিবেন আখুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার আখুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার করে দে কৌমে লুতেরা রাজে জবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুশ্মন ছিল নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুশ্মন কে ছিল নমরুদ এই নমরুদের সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তর্ক বিতর্ক চলে ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘটনা নিয়ে আসেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হলো বাদশাহ যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ তো তিনি যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন আল্লাহ তালা জীবন দান করেন মৃত্যুও দান করেন তিনি তো আল্লাহ তিনি আমার রব إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت তখন ওই বাদশাহ বলে আরে মৃত্যু জীবন এগুলো তো আমিও দান করতে পারি কেমনে সে দেখালো যে কারাগার থেকে জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসলো একজন নির্দোষ আর একজন দোষী একজন নিরপরাধ আর একজন অপরাধী সে অপরাধী কয়েদিকে বন্দি বন্দিকে অপরাধীকে ছেড়ে দিল ওই দেখো আমি জীবন দিয়ে দিলাম ওকে আর নিরপরাধ যে ছিল তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল ওই দেখো আমি মৃত্যু দিয়ে দিলাম বাচ্চা বলে আরে জীবন মৃত্যু তো আমিও দিতে পারি একজন কয়েদি ছিল নিরপরাধ তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল আমি তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে জীবন দিয়ে দিলাম আর একজন একজন নির্দোষ খালাস হয়ে যাওয়ার কথা ছিল আমি তাকে জীবন না দিয়ে মৃত্যু দিয়ে দিলাম জীবন মৃত্যু তো আমিও দিতে পারি ইব্রাহিম আল্লাহ এটা তো এই বাদশারও দেখা যায় বোকার মতো কথা বলে জীবন মৃত্যুকে এটাকে বলে إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب ইব- হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না এখন এ- এ- এটাকে এভাবে বলা যাবে না তখন বলেন এই বুকাকে জীবন মৃত্যু এখন বোঝানোর সময় নাই এই জীবন মৃত্যু কাকে বলে এটা সে বুঝবে না সে মনে করতেছে যে অপরাধকে মৃত্যু দণ্ড দিলে এটাই মৃত্যু দেওয়া হলো আর অপরাধীকে ছেড়ে দিলে এটাই জীবন দেওয়া হলো এটাই বুঝতেছে তখন হজরত ইব্রাহিম আলাম বলেন আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন আর পশ্চিম দিকে নিয়ে অস্ত যাওয়া যদি তুমি তুমি রব হয়ে থাকো তোমার শক্তি থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে এটাকে উদয় করো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও তখন আর কথা তখন সে হতভম্ব হয়ে গেল তার কথা আটকে গেল মুখ দিয়ে আর কথা বের হলো না এক সময় এই নমরুদ বলে তোমার রব কোথায় থাকে সময় শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বুঝা আমল করার তৌফিকতা ফরমানা আমি